শনিবার রাতে বলে গেলেন চরমপন্থী অধ্যুষিত কুষ্টিয়া সহ দক্ষিণাঞ্চলে আবারও বেড়ে গেছে অবৈধ অস্ত্রের ব্যবহার তত্ত্বাবধায়ক সরকারের সময় চরমপন্থীরা গা ঢাকা দিলেও এখন আবারও বেড়েছে তাদের তৎপরতা শুরু হয়েছে একের পর এক হত্যাকাণ্ড গত সাত মাসে কুষ্টিয়া জেলাতেই বাউন্নটি হত্যাকাণ্ড হয়েছে আর এতে রাজনৈতিক দলের নেতা কর্মীদের পাশাপাশি আতঙ্কিত সীমান্ত ঘেঁষার দক্ষিণ জনপদের মানুষ মিল্টন ভৌমিকের তোলা ছবিতে মুন্সী তরিকুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন মোস্তফা কামাল দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের চরমপন্থী সন্ত্রাসী অধ্যুষিত জনপদ কুষ্টিয়া আবারও অশান্ত হয়ে উঠেছে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে গত মাসের পঁচিশ তারিখে ঢাকায় আওয়ামী লীগের কাউন্সিল শেষ করে বাড়ি ফেরার পথে কুমারখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামিল হোসেন বাচ্চুকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় পিছনে একটা মরছে পিছনে তাৎক্ষণিক হিট হয়ে যায় হিট হওয়ার পর তো আর যখন আমাকে একটা বাড়ি মারে এখানে একটা বাড়ি মারার পর তখন করি স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার করে যে ধরনের মৃত্যু কারোর ভাইকে কারোর বোনকে কারোর স্বামী যেন না হারা হতে হয় আমাদের আমি এই হত্যা মামলা কেসের বাদী আমি বিভিন্নভাবে আমাকে হুমকি ধুমকি আসছে আমি এই আমার পরিবার সহ আমি আমার নিজের নিরাপত্তার জন্য জোর দাবি করছি গত সাত মাসে কুষ্টিয়া জেলায় তিনজন বিএনপি নেতা ও দুজন আওয়ামী লীগ নেতাসহ বাউন্নটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তবে পুলিশ বলছে তাদের কাছে উনপঞ্চাশটি হত্যা মামলার রেকর্ড রয়েছে চরমপন্থী কবলিত এ অঞ্চলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশও তাদের কৌশল পরিবর্তনের চিন্তাভাবনা করছে সাম্প্রতিক সময়ে এই অপরাধীদেরকে ধরা আইনের আওতায় আনার জন্য আমাদের যে সমস্ত নানামুখী কৌশল অবলম্বন করা দরকার যে সমস্ত টাফ এবং অ্যাগ্রেসিভ পুলিশিং করা দরকার অন্যান্য ল এনফোর্সিং এজেন্সির সাথে সমন্বয় করার দরকার সেগুলো আমরা করছি এবং আশা করি আমরা অপরাধ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্ষম হব এদিকে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জনমনেও ছড়িয়ে পড়েছে আতঙ্ক পঁচাত্তর পরবর্তী থেকে যারা সমস্ত সুখে দুঃখে একসাথে ছিলাম আমরা সবাই তাদের টার্গেট আমাদেরকে মারতে পারলেই তো তাদের রাজত্ব কায়েম হবে দিনের বেলায় প্রকাশ্যে দিনের বেলায় সন্ত্রাসী আমিরে গেল প্রশাসন কি করছে এতে আমরা কোথায় যাব আমরা তো ভেবেই পাচ্ছি না আসলে আমরা এর সুষ্ঠু বিচার চাই এলাকাবাসীর দাবি কঠোর হাতে অপরাধ দমন ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা গেলেই কমে আসবে অবৈধ অস্ত্রের ব্যবহার ও হত্যাকাণ্ডের ঘটনা ওয়ান ন্যাশনাল ডেস্ক